আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন আমরাও ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি ডিপিআরসি হসপিটালের পক্ষ থেকে আমাদের এক ভাইকে নিয়ে যিনি এই হসপিটালে দীর্ঘদিন ভর্তি ছিলেন তো উনি মূলত ওনার দেশের বাড়ি মাদারীপুর মাদারীপুর থেকে উনি এসেছেন তো দর্শক আমাদের এই ভিডিওগুলো আপনাদের জন্যই তো দর্শক কথা না বাড়িয়ে চলেন আমরা ওনার সাথে পরিচয় হয়ে নিই এবং আস্তে একটার পর একটা আমরা জানতে চাব বা জানবো ওনার কাছ থেকে উনি কি কি সমস্যা ছিলেন কিভাবে সে সুস্থ হয়েছেন এই বিষয়ে আসুন দর্শক ওনার সাথে আমরা পরিচয় হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার পরিচয়টাকে আপনার নামটা বলবেন কি নাম মোহাম্মদ মিরাজ মোহাম্মদ মিরাজ আপনার ভাই বোন কয়জন আমরা দুই ভাই তিন বোন দুই ভাই তিন বোন আপনি কি করেন আমি পড়ালেখা করি আপনি পড়ালেখা করেন কি কলেজ ইউনিভার্সিটি মেট্রিক পাস করলাম এবছর মেট্রিক পাস করছো আচ্ছা সাথে যে আছে উনার উনি আপনার কি হয় আমার বড় ভাই আপনার বড় ভাই আপনিও তো সাথে ছিলেন আচ্ছা তো আপনি স্টোরি আপনি মূলত কি সমস্যাটা ভুগতেছিলেন গত আমাদের এখানে ভর্তি হয়েছিলেন কত তারিখে তো সতেরো তারিখে ভর্তি হয়েছিল এর আগে উনি মূলত কি সমস্যায় ভুগতেছিলেন না কি কি সমস্যা হইতো সমস্যা বলতে যে গত চার মাস আগে ওর হঠাৎ করে পায়ের আঙুলে ব্যথা শুরু হয় আচ্ছা আচ্ছা একটু বলি দর্শক উনি হলো আমাদের পেশেন্টের আমাদের ভাইয়ের বড় ভাই তো মূলত উনি সুন্দরভাবে গোছাইয়া বলতে পারবে না তাই ওনার বড় ভাইয়ের কাছ থেকে আমরা আসুন জেনে নেই আসলে ওনার কি কি সমস্যা হয়েছিল আসুন দর্শক হ্যাঁ তো চার মাস আগে ওর হঠাৎ করে পায়ের আঙ্গুলে ব্যথা শুরু হয় আচ্ছা। তো আমরা ভাবছিলাম হয়তো খেলাধুলা করে ব্যথা হয়েছে আচ্ছা। কিন্তু অ্যাকচুয়ালি খেলাধুলা করে ব্যথা হয় নাই এমনিতে ব্যথাটা শুরু হয় এবং ফুলে যাওয়া শুরু করে আঙুলটা তো আঙ্গুলটা ফুলে যাওয়া শুরু করে তো ওই সময় ওর পরীক্ষা চলতেছিল ফাইনাল এসএসসি ফাইনাল আমিও ওর ডাক্তার আনতে পারতেছিলাম না তো আমাদের মাদারীপুর ডাক্তার দেখাইছি ফরিদপুর ডাক্তার দেখাইছি তারা বলছে সমস্যা নাই এটা রক্তের ইনফেকশন কমে যাবে সমস্যা তার এক সপ্তাহ দশ দিন ট্যাবলেট তো ওখানে যে ফরিদপুরে যে ডাক্তার দেখাইছিলেন তো ওনারা বলছে যে রক্তের সমস্যার কথা কিন্তু ওনার যে মূলত হাঁটুতে যে সমস্যাটা যে রোগের কথাটা ওরা ওনারা কি সেটা আইডেন্টিফাই করতে পারেন ওনার মূলত আমাদের এখানে আসার পরে আমাদের স্যার কি আইডেন্টিফাই করেছে এরপরে ঢাকায় ঢাকায় আসছেন কিন্তু ওখানে ওইভাবে ভালো চিকিৎসা আচ্ছা। ওইখানে রোগ হ্যাঁ। আমি চিকিৎসা বাট আচ্ছা। আমার রোগীর রোগটা আরো কমতেছিল না যত ওষুধ খাইতেছে ততই বাড়তেছে আচ্ছা। মানে কোনো কমতেছে না তারপরে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে আর ওষুধ চলাকালীন অবস্থায় আমার ভাই আরো বেশি অসুস্থ হয়ে যায় একটা পর্যায়ে সে প্যারালাইজড হয়ে যায় প্যারালাইজড টোটালি সে মুভ করতে পারতো না দেন আমি ইউটিউবের মাধ্যমে আমাদের স্যারের যে আসলে এটার বেস্ট ট্রিটমেন্ট কোথায় আছে স্পন্ডলাইটিস আর্থ্রাইটিসের বেস্ট ট্রিটমেন্ট কোথায় আছে আচ্ছা আচ্ছা ওনার মূলত রোগটা হলো দর্শক আপনারা জানতে পেরেছেন এসপিএ স্পন্ডাইলাইসিস আর্থ্রাইটিস তো এই রোগটার জন্য উনি এতদিন ভুগতেছিলেন যাই হোক এরপরে এরপরে আপনি কি হলেন আমাদের স্যারের হলাম তারপর আচ্ছা। স্যারের কাছে আসার পরে দেখলো দেখার পরে হলো লোক তো বললো যে ভর্তি থাকা চোদ্দ ভর্তি থাকা চোদ্দ ভর্তি আমি ভাইকে দেশের নিয়ে আসলাম ভর্তি আজকে আজকে কতদিন তেরো দিন পরে উনি এখন কি উনি হাঁটাচলা করতে পারেন ইনশাল্লাহ আচ্ছা তো ওই যে পায়ের হাঁটুতে যে ব্যথা ছিল বা ব্যথা হয়েছে এখন কি ব্যথা হয় না এখন অনেকটাই কমে গেছে অনেকটাই কমে গেছে আচ্ছা আচ্ছা আচ্ছা তো দর্শক জানতে পেলেন উনি মাত্র তেরো দিনে যেটা চার মাস আগে থেকে এবং চার মাসের পূর্বেও উনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন ইভেন উনি বিছনায় পড়ে গিয়েছিলেন প্যারালাইজড হয়ে গেছিলেন যাই হোক উনি আমাদের অনলাইনে এবং আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে আমাদের স্যারের কাছে এসেছেন আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের স্বর্ণাপন্ন হয়ে আজকে উনি তেরো দিনের মাথায় সুস্থ হয়েছেন তো দর্শক আসুন ওনার কাছ থেকে আর কয়েকটা জিনিস জেনে নেব যে আপনারা যে এখানে ভর্তি হয়েছিলেন ভর্তি হওয়ার পরে আমাদের সার্ভিস বা আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা আপনার কেমন লেগেছে উনি একটু বলুক উনি যেহেতু আপনি বলবেন যেহেতু আপনি একজন আমাদের রোগী আলহামদুলিল্লাহ অনেক ভালো ট্রিটমেন্ট করেছে আমাদের সার্ভিস আপনার কেমন লাগছে অনেক ভালো আমাদের এখানে যে স্টাফ যারা আছে আমাদের অন্য অন্য যারা আছে তাদের সার্ভিস আপনার কেমন লেগেছে অনেক ভালো অনেক ভালো লেগেছে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক তো জানতে পেলেন এরকম আমাদের অনেক হাজার হাজার রোগী আসে আমাদের সারের কাছে আসে সুস্থ হয়ে যায় এখন আমাদের এই ভিডিওগুলো শুধু আপনাদের জন্য দর্শক এরকম অনেক হাজার হাজার রোগী আছে যারা শুধুমাত্র ট্রিটমেন্টের অভাবে চিকিৎসার অভাবে বিছনায় পড়ে আছে এমন এমন লোকজন আছে বা এমন এমন পেশেন্ট আছে যারা জানতেই পারে না যারা টোটালি জানেই না যে আসলে এটার আদৌ ট্রিটমেন্ট হয় কিনা অনেকের ধারণা আছে গ্রামগঞ্জে বা বিভিন্ন অঞ্চলের লোকজনের এমন এমন ধারণা আছে যে প্যারালাইজড হয়ে গেলে মানুষ সুস্থ হয় না তো এই ধারণা ভুল আমরা আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি আসুন দর্শক আমাদের ভিডিওগুলো আপনারা দেখুন দেখে আপনারা আমাদের যে হসপিটালের প্রধান আমাদের হসপিটালের কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে আমরা উনি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং এই ধরনের রোগীর ইনশাল্লাহ সুস্থ করে থাকেন আমাদের ভিডিওতে আপনাদের নাম্বার আছে আমাদের হসপিটালের নাম্বার আছে ঠিকানা দেওয়া আছে আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে বা এই ধরনের কোনো আত্মীয় স্বজন থাকে আপনারা এখানে নিয়ে আসতে পারেন দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ